বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ দুরন্ত এক কিশোর নাম নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ কিন্তু ওই কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে সেখানে তার জীবন চলছিল ভালোই কিন্তু একাত্তর সালের মুক্তিযুদ্ধ আবার বদলে দিল সবকিছু অন্যান্য বাঙালির মতো তিনিও মুক্তিযুদ্ধে যোগ দিলেন সময়টা উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ঘুটিপুর ক্যাম্প ওই ক্যাম্পে অবস্থান করছিল পাকিস্তানি সেনা আর কিছু রাজাকার একটু দূরে গলহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা এদের নেতৃত্বে ছিলেন লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে তারা তাদের ঘিরে ফেলে কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নন এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া তিনি একটা হালকা মেশিন গান থেকে গুলি ছুটছিলেন কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন উদ্দেশ্য একজন নন অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন শত্রুদের এরকম একটা ধারণা দেয়া সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে গলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন সঙ্গী মুক্তিযোদ্ধা সিপাহী মোস্তফা কামালকে বললেন নান্নু মিয়াকে নিয়ে আস্তে আস্তে পেছনে সরে যেতে মোস্তফা সেটাই করলেন আর তিনি মোস্তফার রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে শহীদ হলেন বাংলার রক্তরঞ্জিত মাটিতেই পড়ে রইল তার নিথর দেহ নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন অসীম সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নারাইলের মহেশখালী গ্রামে মুক্তিযুদ্ধে এরকম সাহসিকতার পরিচয় দিয়েছেন আরো অনেকেই এদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি আমরা এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ সিপাহী মুন্সি আব্দুর রৌফ রৌফ উনিশশো সালের পহেলা মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালাদপুর সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন তিনি প্রান্তে মাঠে প্রান্তরে নদীতে খালে সাঁতার কেটে তার ঘুরে বেরিয়ে দিন কাটত তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন মেশিন চালক হিসাবে সুনাম অর্জন করেন মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো তিনিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তুমুল এক যুদ্ধে বীরের মতো শহীদ হন তিনি দিনটি ছিল একাত্তরের আটই এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করার জন্য মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন পাকিস্তানি সৈন্যরা ষাটটি স্পিডবোট দুটি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে এই আক্রমণে হালকা অস্ত্রের অধিকারী স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত তবু মুক্তিযোদ্ধারা রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি আব্দুর রফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রু সেনাদের রুখে দিতে থাকলেন সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিড বোটই ডুবে গেল অনেকে মারা গেলেন বাকি লঞ্চ দুটো থেকে গোলাবর্ষণ আর গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলো এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তার উপর তিনি শহীদ হলেন বীরের পবিত্র রক্তস্রোতে রঞ্জিত মাটি অর্থাৎ রাঙামাটির বোর্ড বাজারে অন্তিম শয়ানে শায়িত হয়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের জলে স্থলে অন্তরিক্ষে মুক্তিযোদ্ধারা সর্বাত্মক যুদ্ধে পরাভূত করেছিল শত্রু সেনাদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব বীরের জাতি হিসাবে বিশ্বসভায় আমরা স্থান করে নিয়েছি এরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযুদ্ধ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে পরবর্তী লক্ষ্য খুলনা দখল করা খুলনার দিকে ধেয়ে আসছে তারা ভৈরব নদী বেয়ে জাহাজ দুটি খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি আসতেই একটা ও বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পার পারে উঠলেন বোমার আঘাতে তিনি রক্ষা পেলেন কিন্তু রাজাকারদের হাতে মৃত্যু হলো তার নদী তীরে তখন রাজাকার আলবদররা অবস্থান করছিল তারাই তাকে নির্মমভাবে হত্যা করে তিনি শহীদ হন খুলনা শিপিয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আজ মুক্ত উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি বুঝতে অসুবিধা হয় না এই অর্জন খুব সহজে ঘটেনি লক্ষ প্রাণীর বিনিময়ে আমরা দেশ মাতৃকাকে মুক্ত করেছি বীরের পুত পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রু ধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের